আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার তনু খাতায় লিখেছি একে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব বাজে বুকে সাল্লাল্লাহ বাজে বুকে সাল্লাল্লাহ থেমে গেল সাল্লাল্লাহ আমার আশা ভালোবাসা চেতন আশা ধনা আমি মনে মনে মনে খাতায় লিখেছি একে আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে